আমি তো রাখাল রাজা মাঠে মাঠে ঘুরি বাছুরি বাজাইয়া পালে গরু বাছুর ডাকি রে আমি তো রাখাল রাজা রে আমি তো রাখাল বন্ধু বাসের বাসি আপনে মনে সুর তুলিয়া বাজাই দিবানি গরু সেই সুরেতে পারা পড়শি সেই সুরেতে পারা পড়শি থাকি হাসি খুশি রে আমি তো রাখা জুয়ান বুড়া বুড়ি আরো মাসি পিসি সবার মনে কারিয়া নিল আমার জাদুর বাসী চ্যাংরা জুয়ান বুড়া বুড়ি আরো মাসি তোমার জাদুরে বাসি আমার মন কারিল নাকে আমার মন কারিল না কেউ দিয়া মুখের হাসি রে আমি তো রাখা আমি তো রাখাল রাজা মাঠে মাতে ঘুরি বাছুর বাজাইয়া পালে গরু বাছুর ডাকি রে আমি তো রাখাল রাজা রে আমি তো রাখাল